আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আজকে আপনি আপনাদের কিছু হার্ড ডিস্কের প্রাইস জানাবো যারা চাচ্ছেন যে স্বল্প বাজেটের মধ্যে হার্ড ডিস্ক নিতে এবং কোরিয়ান হার্ড ডিস্ক এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখুন সম্পূর্ণ তাহলে অবশ্যই আপনারা ধারণা পেয়ে যাবেন যে কোন হার্ড ডিস্কটা আমাদের কাছ থেকে কত করে নিতে পারবেন সো আর দেরি করবো না চলুন আপনাদেরকে প্রত্যেকটি হার্ড ডিস্কের প্রাইস এবং ডিটেলস সম্পূর্ণ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে জানাবো যারা আপনারা চাচ্ছেন যে গ্যারান্টি ছাড়া আপনার এক বছরের গ্যারান্টি ছাড়া হার্ড ডিস্ক নিতে সেটাও আমি আপনাদের দেখাবো আমাদের কাছে এক বছরের গ্যারান্টি ছাড়াও আমাদের কাছে হার্ড ডিস্ক রয়েছে সো প্রথমত আমরা শুরু করি একশো বিশ জিবি আপনার কোরিয়ান হার্ড ডিস্ক দিয়ে সরি সো প্রথমত শুরু করি আমরা তিনশো বিশ জিবি একটি কোরিয়ান হার্ড ডিস্ক দিয়ে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাব্লুডি ব্র্যান্ডের একটি তিনশো বিশ জিবি কোরিয়ান হার্ড ডিস্ক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস আমাদের এখানে মাত্র আটশোশো পঞ্চাশ টাকা করে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এটা অরিজিনাল একটি স্টিকার লাগানো রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটার মধ্যে অরিজিনাল লাইভ ওয়ারেন্টি রয়েছে এবং ডাব্লুডি এরিসা ব্লো আপনার এই হার্ড ডিস্কগুলো আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন তারপর আপনাদেরকে দেখাচ্ছি ডাবলোডের আরও বিভিন্ন ব্র্যান্ডের আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবলোডি তিনশো বিশ জিবি এটা ওয়েস্টার্ন ডিজিটাল আপনার এটার মধ্যে আপনার অরিজিনাল লাইভ ওয়ারেন্টির সিল লাগানো রয়েছে তারপর আপনাদের দেখাবো পাঁচশো জিবি হার্ড ডিস্ক আপনারা যারা চাচ্ছেন যে পাঁচশো জিবি নেবেন পাঁচশো জিবি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন যে হার্ড ডিস্কটি দেখাবো সেটা হচ্ছে আপনার ডাব্লুডির একটি হার্ড ডিস্ক পাঁচশো জিবি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার পাঁচশো জিবি হার্ড ডিস্কগুলো আমাদের কাছে রয়েছে এগুলো আপনার আপনার ব্লু আমাদের কাছে ডাব্লুডির যে ব্লু হার্ড ডিস্কগুলো রয়েছে আবার একেবারে আপনার অরিজিনাল কোরিয়ান আপনার এগুলো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচশো জিবি ডাব্লুডি হার্ড ডিস্কগুলোর প্রাইস পড়বে আমাদের এখানে মাত্র তেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে ওয়ারেন্টি ছাড়া পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে সেগুলো আপনাদেরকে একটু পরে দেখাবো আগে ওয়ারেন্টি সহকারে যে হার্ড ডিস্কগুলো আছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা আপনার তেরোশো টাকা হলে হার্ড ডিস্কগুলো নিতে পারবেন তারপর আপনাদের দেখাবো ওয়ান টেরাবাইট হার্ড ডিস্ক আমাদেরকে কিছুদিন আগে অনেক ভাইয়েরা কমেন্ট করছিলেন ভাই আপনাদের কাছে কি আপনার ওয়ান টেরাবাইট ব্ল্যাক হার্ড ডিস্কগুলো আসছে কিনা ডাব্লুডি ব্ল্যাকগুলো এখন আমরা আপনার ডাব্লুডি ব্ল্যাকগুলো আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে এনেছি আপনারা চাইলে আমাদের স্টক থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে ডাব্লুডি ব্ল্যাক আর এগুলো আমাদের স্টকে প্রচুর পরিমাণে আনা হয়েছে এবার আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা হলে আমাদের কাছে ডাব্লুডি ব্ল্যাকগুলো নিতে পারবেন আর এগুলো আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এবং যারা চাচ্ছেন যে টু টেরাবাইট হার্ড ডিস্ক নেবেন তাদের জন্য আমি আপনাদেরকে যে হার্ড ডিস্কটি দেখাচ্ছি টু টিবি ডাব্লুডি যে হার্ড ডিস্কটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে পার্পেল ডাব্লুডি পার্পেল এই হার্ড ডিস্কটি এগুলো আপনার যারা আপনার বিভিন্ন গান টান লোড করেন তাদের জন্য হার্ড ডিস্কগুলো অনেক বেটার হয়ে থাকে এই হার্ড ডিস্কগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতত্রিশশো টাকা হলে নিতে পারবেন আর আমাদের স্টকে এগুলো এক বছরের গ্যারান্টি সহকারে আমরা দিয়ে দিই আপনারা চাইলে আমাদের কাছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন তারপর আমি আপনাদেরকে যে কথা বলেছিলাম যে হার্ড ডিস্কগুলো আপনাদেরকে দেখাবো এখন এক বছরের গ্যারান্টি হার্ড ডিস্ক আপনারা অবশ্যই দেখুন আমাদের কাছে এক বছরের যে গ্যারান্টির হার্ডিকগুলো রয়েছে এগুলো আপনাদেরকে এখন সম্পূর্ণ দেখাবো প্রথমত আমি আপনাদেরকে পাঁচশো জিবি দিয়ে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো জিবির একটি স্যামসাংয়ের hard disk hundred percent health থাকবে এগুলো আমরা এক বছরের গ্যারান্টি ছাড়া বিক্রি করি আপনারা চেক ওয়ারেন্টি পাবেন আপনারা নিয়ে চেক করা পর্যন্ত এটার ওয়ারেন্টি থাকবে এগুলোর প্রাইস মাত্র সাতশো টাকা তারপর যা যাচ্ছেন যে তিনশো বিশ জিবি নেবেন তারা তিনশো বিশ জিবি নিতে পারেন তিনশো বিশ জিবি স্যামসাং ব্র্যান্ডেরও রয়েছে এবং আপনার ডাব্লুডি ব্র্যান্ডেরও আপনার তিনশো বিশ জিবি আমাদের কাছে রয়েছে তিনশো বিশ জিবির প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর আপনার পাঁচশো জিবি আপনার ডেলে রয়েছে আপনার এগুলো নিতে পারেন বিভিন্ন ব্র্যান্ডের আপনার হাড্ডিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর পরবর্তী নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দেবেন সো ধন্যবাদ সবাইকে